বন্ধুরা তোমাদের কাছে তো একটা বিরাট বড় ব্যাপার তাই না যে মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়ে গেছে এবারে তো প্রচুর নাম্বার উঠবে একশো একশো পড়তেই হবে না যে কোশ্চেনগুলো রীতিমতো আসতে চলেছে সেই কোশ্চেনগুলো তোমাদের কাছে চলে গেছে হ্যালো বন্ধুরা লাইভ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বলবো ও মাধ্যমিকের কোশ্চেন নাকি ফাঁস হয়ে গেছে মাধ্যমিকের কোশ্চেন কি সত্যি ফাঁস হয়ে গেছে এই নিয়ে আজকে আলোচনা করব যদিও এটা আমি শুনলাম আমার একটা স্টুডেন্টদের কাছ থেকে আজকে তাই এই স্পেশাল তোমাদের জন্য এই ভিডিওটি তা আজকে আমরা দেখে নেব মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়ে গেলে আর কী কী কোশ্চেন ফাঁস হয়ে গেছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তাহলে ভিডিওর সাথে থাকুন আর জেনে নিন সত্যিকারের মাধ্যমিকের কোশ্চেন এবারে ফাঁস হয়েছে কি হয়নি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা মাধ্যমিকের যারা পরীক্ষার্থী তাদের জন্য খুবই একটা সুখবর যে মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়ে গেছে আমিও শুনলাম আমিও রীতিমতো খুবই খুশি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কোশ্চেন নাকি ফাঁস হয়ে গেছে আসলে কি এটা সত্যি তাহলে যদি সত্যি হয় তাহলে তো মাধ্যমিকে যারা এবছর পরীক্ষা দিচ্ছ তাদের এ সমস্ত কিছু পড়তে হবে না এবং কয়েকটা কোশ্চেন যেগুলো আসতে চলেছে সেগুলো ভালো করে পড়ে গেলেই তোমরা নাইনটি অ্যাভাব নাম্বার পেয়ে যাবে তো এটা কি সত্যি হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সত্যি মাধ্যমিকের এই ফার্স্ট হওয়া কোশ্চেন পেতে চাও তাহলে অবশ্যই ইউটিউবে সার্চ করো ইউটিউবে সার্চ করে লেখো যে মাধ্যমিকের কোশ্চেন ফার্স্ট তাহলে দেখবা রীতিমতো প্রচুর পরপর পরপর ভিডিও পেয়ে যাবে এ প্রায় তোমরা দশটা বারোটা ভিডিও তো পেয়ে যাবে আমিও সার্চ করে দেখলাম ও তো ও ওখানে দেয়া রয়েছে ইতিহাস ভূগোল প্রচুর সাবজেক্টে নাকি এই কোশ্চেন লিক পেপার লিক হয়ে গেছে এছাড়া তোমরা অনেকেই জেনে গেছো যে মাধ্যমিকের কোশ্চেন ফার্স্ট হয়ে গেছে এবং মাধ্যমিকের ওই সমস্ত পিডিএফ নিয়ে তোমরা পড়তেও শুরু করে দিয়েছো যে আমাদের আর খাটার প্রয়োজন নেই আমরা নাইনটি অ্যাভাব পাবো আমাদের শুধুমাত্র ওই কোশ্চেনগুলো সলভ করলেই হয়ে যাবে তো আমিও জানতাম না অনেকে আবার জানোও না আর বেশিরভাগই হয়তো জেনে গেছো ও কারণ ওন ইউটিউবে এটা ছড়াছড়ি হয়ে গেছে যে মাধ্যমিকের কোশ্চেন ফার্স্ট তো আমার আমি যেহেতু আজকে জানতাম না আমার একটা স্টুডেন্ট আমাকে বললো যে মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়ে গেছে তো আমি শুনে তো অবাক আমি সার্চ করলাম হ্যাঁ দেখলাম মাধ্যমিকের কোশ্চেন ফাঁস বলে প্রচুর ভিডিও করা হয়েছে তো আমি এটা বলে দিই যে তোমরা যারা এই আশায় রয়েছে যে মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়ে গেছে এবং ওই সমস্ত পিডিএফ করলেই এই তোমাদের সমস্ত নম্বর তোমরা ক্যারি করতে পারবে বা নাইনটি অ্যাভাব পেতে পারবে তাদের ধারণায় আমি একটা কথা বলি তারা মাধ্যমিক ফাঁসের ওই সমস্ত ভিডিও দেখে ওই ভিডিওর থেকে পিডিএফ ডেসক্রিপশন সলিউশনে যে সমস্ত পিডিএফ দেওয়া রয়েছে সেই সমস্ত পিডিএফ থেকে কোশ্চেনগুলো পড়ে যাচ্ছ অথবা ভিডিও থেকে দেখে কোশ্চেনগুলো পড়ে নিচ্ছ ও পড়ে এইগুলো পড়েই ভাবছো মাধ্যমিক পরীক্ষা দেবে এবং মাধ্যমিক পরীক্ষায় নাইনটি অ্যাভাব পেয়ে যাবে তাদের ধারণা একেবারেই ভুল কারণ মাধ্যমিকের কোনো কোশ্চেনই লিক হয়ে যায়নি এটা সমস্ত কিছু ভিউ ও কিছু ভিউ পাওয়ার জন্য এসব করা হয়েছে এ তো এইগুলো পুরোপুরি একেবারে ভুল তোমরা পুরো সিলেবাসটা পড়ো আমি যেরকম বলি এক একজন তো খুবই এক্সপার্ট হয়ে যায় প্রত্যেকটা বিষয়ের প্রতি এক্সপার্ট হিস্ট্রি দিচ্ছে জিওগ্রাফি দিচ্ছে সায়েন্স দিচ্ছে ম্যাথ দিচ্ছে ফিজিক্স দিচ্ছে এ লাইফ সায়েন্স দিচ্ছে সমস্ত কিছুই জানে তার মানে মাল্টি ট্যালেন্টেড সব বিষয়ে ধারণা আছে যদিও টেন ক্লাস টেনে সব বিষয়ে ধারণা থাকা দরকার কিন্তু প্রপারলি ধারণা আছে যদিও আমার নেই ম্যাথামেটিক্স আর ফিজিক্যাল সায়েন্স ছাড়া আমি হয়তো টেন বা টুয়েলভের অন্য কিছু দিতে পারবো না কেন আমি নিজেই হিস্ট্রি জানি না ঠিক করে তো আমার জায়গায় দাঁড়িয়ে থেকে আমি একটা কথা বলতে পারি মাধ্যমিকের কোনো কোশ্চেন লিক হয়নি যদি মাধ্যমিকের কোশ্চেন লিক হতো তাহলে মাধ্যমিকের পেপার চেঞ্জ করা হতো এবং ডেট বদলে যেত তো তোমাদের মাধ্যমিকের কোনো কোশ্চেন লিক হয়নি সুতরাং তোমরা কোনো পিডিএফের উপর ভিত্তি করে পরীক্ষা দিতে যেও না সমস্ত শিক্ষকই দেখবে পরীক্ষার আগে একটা সাজেশান দেয় মানে তার মনে হয় যে এই টাইপের কোশ্চেনগুলো এবারে আসতে পারে আর সত্যি সে একটা তা তার এক্সপিরিয়েন্সের মাধ্যমে একটা সাবজেক্ট বা যে কোনো একটা সাবজেক্টের প্রতি তার এক্সপিরিয়েন্স হয়ে যায় যে এই সাবজেক্টটার এই কোশ্চেন আসতে পারে দীর্ঘ পাঁচ বছর বা ছ বছর ওর যদি সে টিচারই করে অথবা সেই নিয়ে চর্চা করে তাহলে তাদের আইডিয়া চলে আসে তো আমিও সেরকমভাবে আমার যেহেতু পাঁচ ছ বছরের এক্সপিরিয়েন্স আমি পাঁচ ছ বছর ওর মাধ্যমিকের স্টুডেন্ট পড়াচ্ছি সেই কারণে আমারও যে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে এই ধরনের কোশ্চেনগুলো আসতে পারে কিন্তু এক্স্যাক্টলি বলতে পারি না যে এই কোশ্চেনটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাই আসছে এ এটা বলা মানে একেবারে ভুল ভুল এই টাইপের কোশ্চেনগুলো বা উপবাদ্য একটা আইডিয়া করে বলা যেতে পারে আর আলটিমেটলি শর্ট কোশ্চেন তো বলা যেতে পারে না আমি সবসময় বলি যে এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট এইগুলো করো তো সুতরাং আমি তোমাদের এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যারা এই পিডিএফ বা এই ধরনের কোশ্চেনগুলো শুধু পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তা আর মনে করছো যে নাইনটি পার্সেন্ট পেয়ে যাবে এ বা খুব বড় নাম্বার পেয়ে যাবে খুব বড় কিছু করে ফেলবে সত্যি কথা বলতে কিচ্ছু না তোমাদের ধারণা পুরোপুরি ফুল ওখান থেকে আসতেও পারে আবার নাও আসতে পারে দেখা গেল একটাও কোশ্চেন আসলো না তখন কি করবে সেই কারণে তোমরা এতদিন ধরে যা পড়েছো সেগুলো সব পড়ো তোমাদের টিচাররা যেগুলো বলছে বা তোমার যেগুলো মনে হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি করে পড়ো তোমরা যদি সমস্ত কিছু পড়ো এবং যেগুলো টিচাররা সাজেশান দিচ্ছে বা যেগুলো তোমরা দেখছো ওই ইউটিউবে যে এইগুলো ভালো ভালো রয়েছে এগুলো ভালো কোশ্চেন এবারের জন্য ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলোকে পড়ো ও সেগুলোকে বেশি জোর দিয়ে পড়ো ভালো করে পড়ো আর যেগুলো ও মনে হচ্ছে যে মোটামুটি পড়লেও চলবে সেগুলোকে পড়ো অ্যাটলিস্ট না পড়ে ওই পিডিএফের উপর ভিত্তি করে যেও না আমার কথা বলার উদ্দেশ্য যাতে পরে বস্তাতে তোমাদের না হয় তো আমি এই সব ভিডিও দেখে আমার খুবই খারাপ লাগলো তাই জন্য রীতিমতো আমি ভিডিওটা করতে চাইলাম আমি অনেক পরে ভিডিওটি এর সম্বন্ধে জানতে পেরেছি কারণ আমার একটা স্টুডেন্ট আজকেই পরীক্ষা দিয়ে আসার পথে আমাকে এই কথাটা বলল ও একটা তার বন্ধুর থেকে জেনেছে এ আমি জানতাম না তাই জন্য ফটাফট আমি সবার প্রথমে চেক করলাম চেক করে এ পড়িয়ে এসে সবার প্রথমে ভিডিওটা তোমাদের জন্য করছি তো আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো রেজাল্ট রেজাল্ট করবে ভালো করে পড়ো সমস্ত কিছু পড়ো আর ইম্পর্টেন্টগুলো বেশি করে পড়ো তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন সবার প্রথমে এডুকেশন রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই আর প্রত্যেককে পরীক্ষার জন্য অল দ্য